একটি ফুল সনাতন একটি নান্দনিক পৃথিবীর জন্য বিজ্ঞান ও প্রযুক্তি কোরআনে না সনাতনে পর্ব তিন বিষয় পানিচক্র নমস্কার প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখছেন YouTube channel beautiful Sanatan beautiful Sanatan YouTube চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে যা দেখে আপনি কোরআনের প্রকৃত সত্য সম্পর্কে অবগত হতে পারবেন তাই দয়া করে ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখার বিশেষ অনুরোধ রইল আর আপনি নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সাথে নোটিফিকেশনের বেল আইকনটি অন করতে ভুলবেন নতুন ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনি তা পেয়ে যাবেন তাহলে লেটস গো শুরু করা যাক দর্শকবৃন্দ আপনারা জানেন যে বর্তমানে বিজ্ঞানের সাথে তাল রেখে কুরআনকে বিজ্ঞানময় প্রমাণ করার জন্য ইসলাম নামক ধর্মের মডার্ন অনুসারীরা বা মডার্ন মুসলিমরা অথবা গোজামিল মাস্টারেরা আল কুরআনকে বিজ্ঞানময় প্রমাণ করার ব্যর্থ প্রয়াস লাগাতারভাবে করেই চলেছেন খুব ভালো কথা তবে সমস্যা হচ্ছে এই জন্য তাদের বিজ্ঞান বুঝার অপেক্ষা করতে হচ্ছে এবং বিজ্ঞান আবিষ্কারের আগে তারা তা করতেও পারছে না আর বিজ্ঞানের সাথে মিল রাখতে গিয়ে কর্মীন হওয়ায় মডার্ন মুসলিমরা তথা ইসলাম ধর্মপ্রচারকরা অথবা গোজামিল মাস্টারেরা হিমশিম খেয়ে মিথ্যা প্রতারণা খবরতা ও ক্রমাগত গোজামিলের আশ্রয় নিতে বাধ্য হচ্ছে আর তেমনই একটি বিষয় হলো কুরআনে পানি চক্রের বর্ণনা মডার্ন মুসলিমরা কুরআনে বর্ণিত মেঘ থেকে বৃষ্টির স্বাভাবিক বর্ণনাকে পানিচক্র বলে জাহির করতে চায় যা কিনা বিজ্ঞানেরও চোদ্দোশো বছর আগেই কুরআনে নাকি আল্লাহ সোবানুহাত আলা বলে দিয়েছেন কিন্তু সম্পূর্ণ কোরআনে পানিচক্র বলতে যা বোঝায় তা আসলেই একদমই নেই তো চলুন আগে আমরা পানিচক্র বিষয়টা কি তা জেনে নিই প্রিয় দর্শকবৃন্দ আপনারা জানেন পানিচক্র বা হাইড্রোলজিক্যাল চক্র ওয়াটার সাইকেল পানি আমরা পেয়ে থাকি নানা উৎস থেকে ভূগর্ভস্থ পানি একটি গুরুত্বপূর্ণ উৎস যেখানে ভূপৃষ্ঠের নিচে বিশেষ গভীরতার বিভিন্ন শিলাস্তরে সঞ্চিত পানি বৃষ্টির পানি ভূগর্ভস্থ পানির প্রধান উৎস পৃথিবীর বিভিন্ন অঞ্চলে যে পরিমাণ বৃষ্টি হয় তার কিছু পরিমাণ বাষ্পীভূত হয়ে উপরে উঠে যায় কিছু অংশ ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হয়ে নদীতে এবং সমুদ্রে পড়ে বাকি অংশ প্রায় তিরিশ শতাংশের মতো ভূপৃষ্ঠের ফাটলের মধ্য দিয়ে ভূ অভ্যন্তরে প্রবেশ করে ও সেখানে সঞ্চিত থাকে এই সম্পূর্ণ প্রক্রিয়াটিকে সহজ ভাষায় বলে পানিচক্র বা ওয়াটার সাইকেল পানির আরেকটি নাম যেহেতু জল সেহেতু পানিচক্রকে বাংলায় জলচক্র বলে অভিহিত করা হয় সহজ কথায় পানিচক্র বা জলচক্র হল প্রাকৃতিক প্রভাবে ক্রমাগত রূপান্তরের মাধ্যমে পানি বা জলের চক্রাকারে তথা ক্রমাগত সঞ্চরণশীলতা এই চক্রকে হাইড্রোলজিক্যাল চক্র বা এইচ চক্র বলা হয় এই পানিচক্রের জন্যেই এই পৃথিবীতে পানির সামঞ্জস্য ব্যাহত হয় না সম্পূর্ণ জলচক্র চারটি পর্যায়ে বাহিত হয় যা নিম্নরূপ নাম্বার এক বাষ্পীভবন নাম্বার দুই ঘনীভবন নাম্বার তিন বৃষ্টিপাত এবং নাম্বার চার সঞ্চয় বা সংগ্রহ আপনারা চাইলে উইকিপিডিয়া বা গুগল থেকে সার্চ করেও জেনে নিতে পারেন এর জন্য পিএইচডি ডিগ্রি করা দরকার নেই জলীয় বাষ্প হচ্ছে পানিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান বায়ুচক্র মূলত বাষ্পীভবন ঘনীভবন আর্দ্রতা ও বাড়িপাত এই সকল প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয় পানিচক্র এতটাই গুরুত্বপূর্ণ যে তা না হলে বৃষ্টি তুষার শিশির কণা কুয়াশা পাওয়া যেত না এবং পৃথিবীতে পানির অস্তিত্বই বিলীন হয়ে যেত পানিচক্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এই জলীয় বাষ্প এবং বাষ্পীভবন অর্থাৎ ইভাপুরেশন প্রক্রিয়া ছাড়া বৃষ্টিপাত একদমই অসম্ভব অথচ পবিত্র কোরআনে সেই পানি বা অস্প হওয়ার বাষ্পীভবন প্রক্রিয়াটি অনুপস্থিত সেখানে অর্থাৎ কোরআনে পানি চক্রের বৈজ্ঞানিক বর্ণনার অপপ্রচার নিতান্তই হাস্যকর ও অজ্ঞতা বই কিছু না আর এভাবেই তথাকথিত ইসলাম ধর্ম প্রচারকেরা গুজামিল মাস্টারেরা তথা মডার্ন মুসলিমরা সাধারণ মানুষকে প্রতারিত করে প্রেম ওয়াশ করে কিন্তু সেদিন এখন শেষ কারণ সত্য সমাগত তাই মিথ্যা দ্বিখণ্ডিত হয়েছে অর্থাৎ পরাস্ত হয়েছে তারপরও পানিচক্র সম্পর্কে কুখ্যাত অপবিজ্ঞানী হারুন ইয়াহিয়া পানিচক্র বিষয়ে বলতে গিয়ে প্রথম পর্যায় হিসাবে আল্লাহ বায়ু প্রেরণ করেন এই আয়াত অংশটুকুর ব্যাখ্যা দাঁড় করিয়ে আয়াতটির মাধ্যমে হারুন ইয়াহিয়া বাষ্পীভবন বোঝানোর চেষ্টা করেছেন যা আয়াতটির সাথে সম্পূর্ণ অসঙ্গতিপূর্ণ কারণ আলোচ্য আয়াতটি কেবল বলছে আল্লাহ বায়ু প্রেরণ করেন যা মেঘ বহন করে তিনি তার ইচ্ছামতো আকাশমণ্ডলে মেঘমালা ছড়িয়ে দেন তাছাড়া উক্ত আয়ারটি যে বাষ্পীভবনের কথা বলছে তার কোনো প্রমাণ অপবিজ্ঞানী হারুন ইয়াহিয়া সহ কোনো মডার্ন মুসলিমই দিতে পারবেন না নাম্বার দুই দ্বিতীয় পর্যায় হিসেবে তিনি তার ইচ্ছা মতো আকাশমণ্ডলে মেঘমালা ছড়িয়ে দেন এই আয়াত অংশটুকুর ব্যাখ্যা দিয়ে আয়াতটির মাধ্যমে হারুন ইয়াহিয়া বাষ্পীভবন বোঝানোর চেষ্টা করেছেন অথচ আলোচ্য আয়াতটির উক্ত অংশে মেঘের স্থানান্তর প্রসারণ ও খণ্ড খণ্ড হওয়ার কথা বলছে বাতাস যে মেঘের উপর প্রভাব ফেলে তা বুঝবার জন্য সৃষ্টিকর্তা প্রেরিত কোনো বাণী বা দূতের নিষ্প্রয়োজন আর তিরিশ নং সুরা রুম এর আটচল্লিশ নং আটটিতে এমন কোনো অস্বাভাবিক তথ্য নেই যা তম শতাব্দীর বিজ্ঞানের জন্য বৈজ্ঞানিক মিরাকল হবে তম শতাব্দীর একজন মানুষের জন্য মেঘের এক স্থান থেকে অন্য স্থানে গমন মেঘ খণ্ডে খণ্ডে ভাগ হওয়া বা ছড়িয়ে যাওয়া ও মেঘ থেকে বৃষ্টি হওয়ার অনুধাবন করা কোনোভাবেই কঠিন কাজ ছিল না সপ্তম শতাব্দী বাদ দিলাম পাঁচ হাজার বছর আগের মহাভারতের অন্তর্গত ভগবদ্গীতাতেও ষষ্ঠ অধ্যায়ের আটত্রিশ নং শ্লোকে এই মেঘের খণ্ড খণ্ড হওয়ার কথা উল্লেখ আছে যা আপনারা দেখে নিতে পারেন ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ের আটত্রিশ নং শ্লোকে বলা হয়েছে কশ্চিন্ন উভয় বিভ্রষ্ট ছিন্নাভ্রম ইব নশ্যতি অপ্রতিষ্ঠ মহাবাহ বিমূঢ় ব্রহ্মণহ পথি অর্থাৎ হে মহাবাহ কৃষ্ণ কর্ম ও যোগ হতে ভ্রষ্ট ব্যক্তি ব্রহ্ম লাভের পথ থেকে বিমূঢ় হয়ে যে আশ্রয়হীন হয়ে পড়ে সে কি ছিন্ন মেঘের মতো একেবারে নষ্ট হয়ে যাবে প্রিয় দর্শকবৃন্দ তাহলে মেঘ যে ছিন্ন ছিন্ন খণ্ডে খণ্ডে বিভক্ত হতে পারে এ ধারণা পাঁচ হাজার বছর আগের মহাভারতের অন্তর্গত ভগবদ্গীতাতেও উপস্থিত ছিল এটি আপনারা দেখলেন কাজেই কোরআনের উক্ত আয়াতটি চোদ্দশো বছর আগে মানব সভ্যতাকে পানিচক্র শেখানোর জন্য বিজ্ঞানেরও আগে প্রথম প্রকাশিত হয়েছিল এমন মনে করা বা দাবি করা নিতান্তই মূর্খতা ও হাস্যকর ব্যাপার oh এছাড়া তৃতীয় পর্যায় হিসেবে অতপর তুমি তার মেঘের মাঝেই বৃষ্টি দেখতে পাও এই আয়াত অংশটুকুর ব্যাখ্যা দিয়ে হারুন ইয়াহিয়া তথা গোজামিল মাস্টারেরা বা মডার্ন মুমিন মুসলিমরা মেঘ থেকে বৃষ্টিপাত হওয়ার বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আলোচ্য আয়াতের অংশে বলছে বৃষ্টি মেঘ থেকে আসে তো এখানে সপ্তম শতাব্দীর বিজ্ঞানের জন্য কি বৈজ্ঞানিক মিরাকলটা আছে এরকম মেঘ থেকে বৃষ্টির কথা বহু প্রাচীনকালে ঋগ্বেদের প্রথম মণ্ডল তেত্রিশ নং সূক্তের দশ নং মন্ত্রে বলা হয়েছে মন্ত্রটি হচ্ছে মন্ত্রটির বাংলা অনুবাদ করে শোনাচ্ছি সেটি হচ্ছে যখন জল দিব্যলোক হইতে পৃথিবীর অন্তপ্রাপ্ত হইল না এবং ধনপ্রদ ভূমিকে উপকারী দ্রব্য দ্বারা পরিপূর্ণ করিল না তখন বর্ষণকারী ইন্দ্র হস্তে বজ্র ধারণ করিলেন এবং দ্যুতিমান বজ্র দ্বারা অন্ধকাররূপ মেঘ হইতে পতনশীল জল নিঃশেষিত রূপে দহন করিলেন তাহলে প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পেলেন বহু প্রাচীনকালে চোদ্দশো বছর তো দূরে থাক অতি প্রাচীনকালে ঋগ্বেদের ঋষি এই পানিচক্রের বিষয়টি বিশেষ করে মেঘ থেকে যে বৃষ্টিপাত হয় এটি তারা জানতেন শুধুমাত্র ত্রিশ নং সুরা রুমের আটচল্লিশ নং এই আয়াতটি বলে নয় সমগ্র কুরানে এমন একটি আয়াত নেই যেখানে বাষ্পীভবন সহ পানিচক্রের সম্পূর্ণ প্রক্রিয়াটি বর্ণনা করা আছে একটি আয়াত নেই পিস পাবলিকেশন ঢাকা থেকে প্রকাশিত ডাক্তার সাকির নায়কের বিজ্ঞানের দৃষ্টিতে বাইবেল ও কুরআন বইটির চল্লিশ নং পৃষ্ঠায় উল্লিখিত ডাক্তার উইলিয়াম ক্যাম্বেলের সাথে ডাক্তার জাকির নায়ক বিজ্ঞানের দৃষ্টিতে বাইবেল ও কুরান বিতর্কের ডাক্তার জাকির জাকির নায়ক বলেছিলেন পবিত্র কোরআনে পানিচক্রের বিস্তারিত বর্ণনা আছে এই সম্পর্কে তিনি পবিত্র কোরআন থেকে পনেরোটি রেফারেন্স দিয়েছেন সেগুলো হচ্ছে আমি সম্পূর্ণ আপনাদের সামনে একে একে তুলে ধরছি তবে যেহেতু আমার ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে তাই দু একটা পাঠ করে শোনাচ্ছি আর বাকিগুলো রেফারেন্স হিসেবে শুধু আয়াতের সংখ্যাগুলো বলছি নাম্বার এক চব্বিশ নং সুরা নু তেতাল্লিশ নম্বর আয়াত এখানে বলছে তুমি কি দেখো না আল্লাহ সঞ্চালিত করেন মেঘমালাকে তৎপর তাদেরকে একত্রিত করেন এবং পরে পুঞ্জীভূত করেন অতঃপর তুমি দেখতে পাও ওর মধ্য হতে নির্গত হয় পানিধারা আকাশস্থিত শিলা স্তূপতে তিনি বর্ষণ করেন শিলা এবং এটার দ্বারা তিনি যাকে ইচ্ছা প্রদান করেন এবং যাকে ইচ্ছা তার উপর হতে এটা অন্যদিকে ফিরিয়ে দেন মেঘের বিদ্যুৎ জলক দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয় তাহলে প্রিয় দর্শকবৃন্দ উক্ত আয়াতে যে পানি বাষ্পীভূত হওয়ার প্রাথমিক স্তর যা পানিচক্রের বর্ণনাকে প্রকাশ করে সেই প্রাথমিক স্তর বাষ্পীভবন প্রক্রিয়াটি অনুপস্থিত তবে এখানে পানিচক্রের পুরো বর্ণনা আপনারা দেখতে পাবেন না চলুন এবার দ্বিতীয় আয়াতটি দেখি নাম্বার দুই তিরিশ নং রুমের আটচল্লিশ নং আয়াতটি যদি আমরা খেয়াল করি তাহলে এখানেও বলছে আল্লাহ যিনি বায়ু প্রেরণ করেন ফলে এটা মেঘমালাকে সঞ্চালিত করে অতপর তিনি একে যেমন ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন পরে এক খণ্ড বিখণ্ড করে এবং তুমি দেখতে পাও ওটা হতে নির্গত হয় পানিধারা অতপর যখন তিনি তার বান্দাদের মধ্যে যাদের নিকট ইচ্ছা এটা পৌঁছে দেন তখন তারা হয় আনন্দিত এখানেও পানিচক্রের যে বাষ্পীভবন প্রক্রিয়া এটি দেখা যায় না এখানে আকাশ থেকে পানি পড়ার বর্ণনা করা হচ্ছে আর মেঘমালাকে সঞ্চালিত করার কথা বলা হচ্ছে তো প্রিয় দর্শকবৃন্দ এভাবে পবিত্র কোরআনে যতগুলো আয়াত আছে সবগুলো আয়াতে ঠিক একইভাবে এই জাতীয় কথা বলা হয়েছে কিন্তু কোথাও পানিচক্রের পুরো প্রক্রিয়া বর্ণনা করা হয়নি আপনারা যদি পড়েন নাম্বার তিন উনচল্লিশ নং সুরা একুশ নং আয়াত একই কথা বলা হয়েছে যদি পড়েন নাম্বার চার তেইশ নং সুরা মুমিনুন আয়ের আঠারো নং আয়াত একই কথা বলা হয়েছে নাম্বার পাঁচ তিরিশ নং সুরা রুম এর চব্বিশ নম্বর আয়াত আরও যদি পড়েন পাবেন নাম্বার ছয় পনেরো নং সুরা হিজরের বাইশ নম্বর আয়াত আরও দেখে নিতে পারেন নাম্বার সাত সাত নং সুরা আরাফ এর সাতান্ন নম্বর আয়াত আরও দেখে নিতে পারেন নাম্বার আট তেরো নং সুরা রাদ এর সতেরো নম্বর আয়াত এভাবে দেখে নিতে পারেন নাম্বার নয় পঁচিশ নং সুরা ফুরকান এর আটচল্লিশ নম্বর আয়াত আরও দেখে নিতে পারেন নাম্বার দশ পঁয়ত্রিশ নম্বর সুরা ফাতিরের নয় নম্বর আয়াত দেখে নিতে পারেন নাম্বার এগারো চৌত্রিশ নম্বর সুরা ইয়াসিন এর চৌত্রিশ নম্বর আয়াত দেখে নিতে পারেন নাম্বার বারো পঁয়তাল্লিশ নম্বর সুরা জাসিয়া এর পাঁচ নম্বর আয়াত এভাবে দেখে নিতে পারেন নাম্বার তেরো পঞ্চাশ নম্বর সুরা কাহাফ এর নয় নম্বর আয়াত এভাবে দেখে নিতে পারেন নাম্বার চোদ্দ ছাপ্পান্ন নম্বর সুরা ওয়াকিয়া এর আটষট্টি ও সত্তর নম্বর আয়াত যেখানে বলা হচ্ছে তোমরা যে পানি পান করো সে বিষয়ে তোমরা চিন্তা করছো কি নাম উনসত্তর তোমরাই কি ওটা মেঘ হতে বর্ষাও না আমি বর্ষাই নাম্বার সত্তর আমি ইচ্ছা করলে ওটাকে প্লবনাক্ত বানাতে পারি তবুও তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না কেন এভাবে দেখে নিতে পারেন নাম্বার পনেরো সাতষট্টি নং সুরা মুলুক এর তিরিশ নম্বর আয়াত এই সমস্ত আয়াত পর্যালোচনা করলে দেখা যায় যে এইখানে একটি আয়াতও দেখা যায় না যেখানে পানিচক্রের পুরো প্রক্রিয়া বর্ণনা করা রয়েছে প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ কুরআন থেকে পনেরোটি আয়াত দেখলেন অথচ একটি আয়াতেও বাষ্পীভবন সহ পানিচক্রের পূর্ণাঙ্গ বর্ণনা নেই জলচক্রের প্রাথমিক পর্যায়ে বাষ্পীভবনের মতো বিষয়টি অনুপস্থিত তারপরও ইসলামিস্ট গুজামিল মাস্টাররা তথা মডার্ন মুমিন মুসলিমদের দাবি কোরআনে চোদ্দশো বছর আগেই প্রথম পানিচক্রের বর্ণনা দেওয়া হয়েছে যা বড়ই হাস্যকর ব্যাপার পৃথিবীর মানুষ কি তাহলে চোদ্দশো বছর আগে এই স্বাভাবিক ব্যাপার সম্পর্কে এতটাই অজ্ঞ ছিলেন যদি তাই হয় তবে চার বেদ পঞ্চম বেদ পুরাণ ভগবদ্গীতা সহ বিভিন্ন শাস্ত্রে কুরআন এরও হাজার হাজার বছর পূর্বে কিভাবে এই পানিচক্রের পূর্ণাঙ্গ বর্ণনা এলো যেখানে পানিচক্রের প্রথম পর্যায়ে বাষ্পীভবন অনেক সুন্দর ও চমৎকার করে বৈদিক সাহিত্যে বর্ণনা করা হয়েছে প্রিয় দর্শকবৃন্দ এতক্ষণ কোরআন থেকে গুজামিল মাস্টারদের বাষ্পীভবন ছাড়া পানিচক্রের গুজামিল সম্পর্কে জানলেন চলুন এবার সনাতন ধর্মের বৈদিক শাস্ত্রে উল্লিখিত বাষ্পীভবন সহ পানিচক্রের পূর্ণাঙ্গ বর্ণনা দেখে নিই ঋগ্বেদ ও অন্যান্য বৈদিক শাস্ত্রে বৃষ্টির পুরো প্রক্রিয়াটি বৈজ্ঞানিকভাবে ঋষিগণ ব্যাখ্যা করেছেন এভাবে নাম্বার এক ঋগ্বেদ তৃতীয় মণ্ডল পঞ্চান্ন নম্বর সূক্ত মন্ত্রণং ভারতে বলা হয়েছে মাতা চ ইয়ত্র দোহিতা চ ধেনু সর্বদুঘে তাপয়েতে সমিচি ঋতস্য তে সদলিলে অন্তর্মহদ্দেবানাম অসুরত্তমেকম অর্থাৎ মাতা পৃথিবী ও দুহিতা দুলোক স্বরূপ ক্ষীরদায়িনী ধেনুদ্বয় যে অন্তরীক্ষে পরস্পর সঙ্গত হয়ে পরস্পরকে রসপান করাচ্ছেন জলের স্থানভূত সে অন্তরীক্ষের মধ্যস্থিত দেবা পৃথিবী আমি স্তব করছি দেবগণের মহৎ বল একই মন্ত্রটির টিকায় উল্লেখ করা হয়েছে আকাশ ও পৃথিবী পরস্পরকে বৃষ্টি ও বাষ্পরূপে রসদান করছে তাহলে প্রিয় দর্শকবৃন্দ আপনারাই দেখতেই পাচ্ছেন উক্ত মন্ত্রে দুলোক অর্থাৎ আকাশ ও পৃথিবী পরস্পরকে রসদান করার মধ্য দিয়ে পানিচক্রের প্রথম পর্যায় বাষ্পীভবনের বিষয়টি কত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে যা কোরআনেও বোঝানো হয়নি নাম্বার দুই অথর্ববেদ ষষ্ঠ কাণ্ড তৃতীয় অনুবাদ সূক্ত নম্বর একের চার নং মন্ত্রে বলা হয়েছে কৃষ্ণং নিয়ানং হরয়হ সুপর্ণা অপবসানা দিবম উৎপতন্তি ত সদনা সদনাদৃতস্য আদি ঘৃতন পৃথিবী বুধ অর্থাৎ যথানিয়মে জ্যোতিষচক্রের গমন স্থান কৃষ্ণবর্ণ লোক লাভ করে পার্থিব রসের আহরণকারী সুপর্ণ আদিত্য রশিগুলি জলের দ্বারা নিজেদের আবৃত করে আদিত্যমণ্ডলে ঊর্ধ্বগমন করছে তারপর তারা জলের দ্বারা পৃথিবীলোক সিক্ত করছে অর্থাৎ উক্ত মন্ত্রে পুরোপুরি বাষ্পীভবন মেঘ তৈরি এবং বৃষ্টিপাতের কথা পাওয়া যাচ্ছে মন্ত্রটি খেয়াল করলে দেখা যায় সূর্য কিরণ দিয়ে বা তাপ দ্বারা পার্থিব রস বা পৃথিবীর বিভিন্ন জলাশয় যেমন সমুদ্র নদ নদী হ্রদ থেকে এছাড়াও ভূপৃষ্ঠের বিভিন্ন প্রকার গাছপালা থেকে প্রচ্ছেদন প্রক্রিয়ার মাধ্যমে জলীয় অংশ দ্বারা নিজেদের আবৃত করার বা মেঘ তৈরি হওয়ার কথা বলছে তারপর সেই মেঘ জলের দ্বারা পৃথিবীলোক সিক্ত বা ভিজে দেওয়ার কথায় বলছে তাহলে আমরা উক্ত মন্ত্র দুটিতে বৃষ্টিপাতের পুরো প্রক্রিয়াটি আমরা বুঝলাম চলুন এবার পরের মন্ত্রটি খেয়াল করি নাম্বার তিন ঋগ্বেদ তৃতীয় মণ্ডল পঞ্চান্ন নম্বর সূক্তের মন্ত্র সংখ্যা তেরোতে আবার বলা হয়েছে যে অন্যেষ্যা বৎসং গৃহতি মিমায় কয়া ভুবা নিদধে ধেনুরুদহ ঋতস্য সা পয়সা পিণ্যতেলা মহদ্দেবানাম অসুরত্বমেকম অর্থাৎ দুরূপা ধেনু পৃথিবীকে জলশূন্য করে সে মধ্যপ্রদেশ পূর্ণ করে সে পৃথিবী আদিত্যের জল দ্বারা সিক্ত হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে চমৎকারভাবে জল শূন্য করে স্বীয় ঊর্ধ্বদেশ পূর্ণ করে আবার পৃথিবী আদিত্যের জল দ্বারা সিক্ত হয় এর মধ্য দিয়ে পানির বাষ্প হওয়া এবং তৈরি হওয়া এবং অতপর তা বৃষ্টিপাত রূপে ভূপৃষ্ঠে পতিত হওয়ার কথা বর্ণনা করছে নাম্বার চার এবার আমরা যদি ঋগ্বেদ প্রথম মণ্ডল একশো চৌষট্টি নং সূক্তের মন্ত্রণা সাতচল্লিশে খেয়াল করি তাহলে সেই একই কথা বলা হয়েছে বলছে কৃষ্ণং নিয়ানং হরয়হ সুপর্ণা অপবসানা দিব মুৎপতন্তি ত আববৃত্রন্ত সদনাদৃতস্যাদিদ গৃতেন পৃথিবী বুদতে অর্থাৎ সুন্দর গতি বিশিষ্ট জলহারী সূর্য রশি সকল কৃষ্ণবর্ণ ও নিয়মিত গতি মেঘকে জলপূর্ণ করে দুলোকে যাচ্ছে এরা বৃষ্টির স্থান হইতে নিম্নমুখে আগমন করে এবং তদনন্তর পৃথিবীকে জল দ্বারা বিশেষ রূপে ক্লিন্ন করে নাম্বার পাঁচ এছাড়াও ব্রহ্মাণ্ড পুরাণ আটান্ন নম অধ্যায়ের আট নং শ্লোকেও সূর্যের তাপে পানি বাষ্পীভূত হওয়ার কথা পাওয়া যায় আপনারা যদি উক্ত পুরাণের আট নং শ্লোকটি দেখেন তাহলে এখানে লেখা আছে তসমাদাফাহা পিবান সূর্যা গভীর দীপ্যত হসৌ দেবী অর্থাৎ সূর্য বৈদ্যুতাগ্নিযুক্ত হইয়া কিরণযোগে জল আকর্ষণ করিয়া লয়েন জল তাহাকে নির্বাপিত করিতে পারে না অর্থাৎ উক্ত ব্রহ্মাণ্ড পুরাণে বলছে যে কিভাবে সূর্য জল আকর্ষণ করে নেন এবং জল আকর্ষণ করার উক্ত ঘটনা আমরা বৈদিক শাস্ত্রে বিশেষ করে পঞ্চম বেদ পুরাণে জানতে পারলাম এবার চলুন উক্ত অধ্যায়ের আঠারো ও উনিশ নং শ্লোক খেয়াল করি উক্ত ব্রহ্মাণ্ড পুরাণেরই আটান্ন নং অধ্যায়ের আঠারো ও উনিশ নং শ্লোক খেয়াল করলে দেখা যায় যে উক্ত শ্লোকে সূর্যের তাপে পানির বিভিন্ন উৎস হতে জল বা পানি বাষ্পীভূত হবার বর্ণনা আরও পরিষ্কারভাবে পাওয়া যাচ্ছে বর্ণটি হচ্ছে সহস্র পাদহ সহগ্নিস্তু সহস্রেণ সমন্তত নাদৈশ্চৈব সামুদ্রিহি কপ্পাশ্চৈব সধন্বনি জঙ্গমাস চাইব জ্যেষ্ঠ সূর্য হিরণময় অর্থাৎ যে অগ্নি সূর্যের ভিতরে থাকিয়া কিরণযোগে জল পান করে সেই অগ্নি পার্থিব কুম্ভনিভ গোলাকার ও পবিত্র উহার নাম সহস্রপাদ কেননা সেই অগ্নিরশ্মি সহস্রযোগে চারিদিক হইতে সাগর নদী কূপ মরু স্থাবর ও জঙ্গমাদির রস আকর্ষণ করিতেছে যে সূর্য হিরণময় তাহার সহস্ররশ্মি বর্ষা শীত উষ্ণতা সৃষ্টি করে তাহলে প্রিয় দর্শকবৃন্দ আমরা উক্ত ব্রহ্মাণ্ড পুরাণ থেকে পানিচক্রের পুরো প্রক্রিয়াগুলোই সুন্দরভাবে সুস্পষ্টরূপে বুঝলাম চলুন এবার পরের রেফারেন্সটি দেখি নাম্বার ছয় এছাড়া ঋগ্বেদের অন্তর্গত ঐতরীয় ব্রাহ্মণ এ একটি মন্ত্রে বলা হয়েছে তারপর মরুদ্গণ জগ্গার্হ নাম ধারণ করে স্বীয় প্রকৃতি অনুসারে মেঘের মধ্যে জলের গর্ভকার রচনা করলেন তাহলে প্রিয় দর্শকবৃন্দ আমরা উক্ত মন্ত্রে দেখলাম যে এখানে শুধু মেঘ তৈরি নয় বরং পুরো জলচক্র প্রক্রিয়ার মাধ্যমে পানি বাষ্পীভূত হয়ে যখন মেঘে পরিণত হয় তখন যে তা বহু গ্যালনকে গ্যালন জল ধারণ করে সেই জল ধারণ করার বিষয়টিকে এখানে জলের গর্ভাকার হিসাবে বর্ণনা করা হয়েছে আমরা ব্রাহ্মণ সাহিত্যে বেদের বৈদিক সাহিত্যের একটি ভাগ ব্রাহ্মণ গ্রন্থে তা দেখতে পেলাম এবার চলুন পরের রেফারেন্সটি দেখি নাম্বার সাত আর রঘুবংশের প্রথম অধ্যায়ের আঠারো নং উক্তিতে বলা হয়েছে এই রকম এব ভৈত্যার্থম শতাভ্য মুবলিম অগ্রহিত সহস্র মাদত্তে হি রসংরবিহী অর্থাৎ এই রাজন্যবর্গ তাদের প্রজাদের মঙ্গলের জন্য প্রজাদের থেকে সেইরূপ কর গ্রহণ করতেন যেমনভাবে সহস্রগুণে বৃদ্ধি করে বৃষ্টিপাতের জন্য সূর্য পৃথিবী হতে জল গ্রহণ করেন তাহলে প্রিয় দর্শকবৃন্দ এইখানে এই রঘুবংশের এই উক্তিতে চমৎকারভাবে বোঝা যাচ্ছে যে প্রাচীন মানুষজন পৃথিবী থেকে কিভাবে সৌরতাপের মাধ্যমে জল বাষ্পীভূত হয়ে মেঘে পরিণত হয় তা এই সাহিত্যিক বর্ণনায় ফুটিয়ে তোলা হয়েছে সুতরাং ভারতবর্ষের আর্য ঋষিগণ চোদ্দশো বছর আগে আসা কুরআনেরও বহু পূর্বেই এই পানিচক্রের ধারণা সম্পর্কে সম্যক জানতেন তাই পুরাণেই সর্বপ্রথম পানিচক্রের কথা বলা হয়েছে এমন কথা পুরোপুরি ভুল মডার্ন মুসলিমদের বা মুসলিম গোজামিল মাস্টারদের করা প্রতারণা ও মিথ্যা অপপ্রচারগুলো এভাবেই প্রকাশিত হয়ে সত্য উন্মোচিত হবেই হবে তাহলে প্রিয় দর্শকবৃন্দ আপনারাই বিবেচনা করবেন বিজ্ঞান ও প্রযুক্তি কোরআনে না সনাতনে পরিশেষে এই কথা বলে বেদায় নেব যেটা উল্লেখ আছে মুন্ডক উপনিষদ তৃতীয় মুন্ডক প্রথম খণ্ড ছয় নং মন্ত্রে বলা হয়েছে সত্যমেব জয়তে অর্থাৎ অবশেষে জয় সত্যের হয় মিথ্যার নয় আজ এ পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পরমেশ্বর কুশলে রাখুক সবাইকে সকল মানুষের উপর শান্তি বর্ষণ কামনা করে বিদায় নিচ্ছি ওম শান্তি শান্তি শান্তি ধন্যবাদ সবাইকে